একদম পারফেক্টভাবে হয়ে এসেছে এবার আমি এটাকে নামিয়ে নেব চাউমিনটা নামিয়ে জল ঝরিয়ে আমি কলের তলায় একটু ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নেবো এরপর একটা ফ্রাইং প্যানে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি তেলটা গরম করে নেব দিয়ে দিচ্ছি দুটো ডিম নুন দিচ্ছি স্বাদ মতো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি ডিমটাকে আমি এখানে একেবারেই ভুজিয়ার মতো করব না একটু বড় বড় সাইজ রাখবো তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখো ডিমটা কিন্তু এখানে হয়ে এসেছে এবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে রাখছি কি প্যানের মধ্যে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে নইলে কিন্তু ঠিক রেস্টুরেন্ট স্টাইল আসবে না এবার দিচ্ছি দু চারটে রসুন কুচি একটা লঙ্কা কুচি আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি হাই ফ্লেম এটাকে ভাজতে থাকবো এটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিচ্ছি আমার লম্বা লম্বা করে কেটে রাখা গাজর এটাকে হাই ফ্লেমে একদমই ভেজে নেব এবার এর মধ্যে অ্যাড করছি ছোট বাটির এক বাটি বাঁধাকপি বাঁধাকপি দিয়ে বেশি ভাজার দরকার নেই জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু সতে করে নেবো ভাজাটা থাকবে ঠিক এরকম স্টেজে এবার আমি অ্যাড করছি নুডলস ভিনেগার দিচ্ছি এক চামচ সোয়া সস দিচ্ছি এক চামচ হাফ চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এবার জাস্ট এটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে মিশিয়ে নেব স্বাদ মতো নুন অ্যাড করছি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচি ডিমটাকেও অ্যাড করে দিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আরও এক দু মিনিটের জন্য ভাজবো